নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্য অবতার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি পরমেশ্বরের কৃপায় সকলেই ভালোই আছেন আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে ব্রাদার রুহুল নামক একজন ভণ্ড কপট মিথ্যাচারী ও অল্পজ্ঞ ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে দেবী দুর্গা সম্পর্কে না জেনে ভুল মন্তব্য করে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করেন আর সেটি হচ্ছে দেবী দুর্গা নাকি ভগবান বা ভগবতী নয় এবং তিনি এমনকি এও বলেন যে ভগবত গীতার কোথাও নাকি দেবী দুর্গা ভগবান তো দূরের কথা দুর্গা শব্দটিরই উল্লেখ নেই এছাড়া তিনি শ্বেতেশ্বেতর উপনিষদের বেশ কিছু উদ্ধৃতি ভালোভাবে না জেনেই না বুঝেই শিবজি দুর্গা প্রভৃতি দেবতাদের উল্লেখ করে তথা ঈশ্বরের বিভিন্ন রূপের সমালোচনা করেন তারই প্রতিবাদ স্বরূপ আজকে মৎস্য এই ইউটিউব চ্যানেলে সংক্ষেপে দেখানো হবে যে তা আসলে সত্য নয় সেই সাথে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করে ব্রাদার রুহুলকে উপযুক্ত জবাব দেওয়া হবে তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি পুরোপুরি দেখতে আমার সাথে থাকুন আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটির ডান দিকে লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করুন এবং একই সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চেপে আমাদের সাথে যুক্ত থাকুন কেননা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি তার সাথে সাথে পেয়ে যাবেন তাহলে দেরি নয় শুরু হোক এখনকার আজকের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ ব্রাদার রুহুল নামক এই ভণ্ড কপট মিথ্যাচারী ও অল্পজ্ঞ ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে দেবী দুর্গা সম্পর্কে না জেনে ভুল মন্তব্য করে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করেন হিন্দুদেরকে আর সেটি হচ্ছে দেবী দুর্গা নাকি ভগবান বা ভগবতী নয় এবং এমনকি তিনি এও বলেন যে ভগবদ্গীতার কোথাও নাকি দেবী দুর্গা ভগবান তো দূরের কথা দুর্গা শব্দটিরও উল্লেখ নেই আপনাদের গীতা জীবন বিষয় এটাই গীতা তো দেখেন কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান যদি আপনি দেখাতে পারেন আপনি যা চাইবেন এক টাকা নয় দশ লক্ষ টাকা যদি চান দশ লক্ষ টাকা আপনাকে দিয়ে যাব কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান এই দুটো শব্দ গীতা থেকে দেখান আমি বেশ কয়েকবার গীতা পড়েছি দুর্গা ভগবান তো দূরের কথা দুর্গা শব্দটি গীতাতে এক একবার ব্যবহার করা হয়নি দুর্গা শব্দটি গীতাতে নাই মানে আমার একটা ভিজিটিং কার্ড আছে এটা দিয়ে দিলাম ওই যে এই নাম্বারে ফোন করবেন যখনই পাবেন সঙ্গে সঙ্গে একটা কল লাগিয়ে দিবেন যে মৌলবী সাহেব দেবী দুর্গা ভগবান এই কথাটা গীতার মধ্যে পেয়েছি এত নাম্বার অধ্যায় এত নাম্বার শ্লোক আপনি বলে দিলে আমি মুসলিম আমি ওয়াদা করছি আপনি দশ লক্ষ টাকা আপনার সামনে উপস্থিত ইনশাল্লাহ আমি হব আমি মুসলিম আমি ওয়াদা করছি আপনি দশ লক্ষ টাকা আপনার সামনে উপস্থিত ইনশাল্লাহ আমি হব আমি মুসলিম আমি ওয়াদা করছি আপনি দশ লক্ষ টাকা আপনার সামনে উপস্থিত ইনশাল্লাহ আমি হব আমি মুসলিম আমি ওয়াদা করছি আপনি দশ লক্ষ টাকা আপনার সামনে উপস্থিত ইনশাল্লাহ আমি হব চলুন তাহলে গীতা প্রভৃতি গ্রন্থে দেবী দুর্গার উল্লেখ আছে কিনা দেখে নিই আপনারা অনেকেই জানেন যে সর্বশক্তিমান পরমেশ্বর এর ভগবানের অনন্ত শক্তি থাকলেও শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শ্রী চৈতন্য চরিতামৃততে মূলত তা তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছেন আর এই তিনটি ক্যাটাগরি হচ্ছে নাম্বার এক অন্তরঙ্গা বা চিত শক্তি বা পরা প্রকৃতি নাম্বার দুই বহিরঙ্গা বা মায়া শক্তি বা অপরা প্রকৃতি নাম্বার তিন তটস্থা বা জীব শক্তি তো প্রথমেই বহিরঙ্গা শক্তি বা জরা প্রকৃতি বা অপরা প্রকৃতি সম্পর্কে আলোচনা করা যাক এই সম্পর্কে যদি শ্রীমদ্ ভগবদ্গীতার সাত নম্বর অধ্যায়ের চার নং শ্লোকটি পাঠ করি তাহলে সহজেই বিষয়টি বুঝতে পারা যায় এখানে বলা হয়েছে ভূমির আপহ নল বায়ু খং মনবুদ্ধির এই বচ অহংকার ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা অনুবাদ ভূমি হো জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্নার জরা প্রকৃতি বিভক্ত এখানে সর্বশক্তিমান পরমেশ্বরের জরা প্রকৃতি অর্থাৎ বহিরঙ্গা বা মায়াশক্তির কথা বলা হয়েছে আর এই বহিরঙ্গা শক্তি বা জরা প্রকৃতির অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী দুর্গা এই শক্তিকে মহামায়াও বলে যা পুরাণ আদিতে স্পষ্টভাবেই তার উল্লেখ আছে পরে এ বিষয়ে সবিস্তারিত আলোচিত হবে নাম্বার দুই অন্তরঙ্গা বা চিৎশক্তি বা পরা প্রকৃতি এটি হচ্ছে ভগবানের দ্বিতীয় ক্যাটাগরির শক্তি এবার আমরা যদি এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ্গীতার সাত নং অধ্যায়ের পাঁচ নং শ্লোকটি দেখি তাহলে তা ভালোভাবে বুঝতে পারব বলা হয়েছে অপরায়াম ইতস্তু অন্যাং প্রকৃতিং বৃদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ অর্থাৎ এখানে বলা হচ্ছে হে মহাবাহ অর্জুন এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব অর্থাৎ জীবাত্মা নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে তাহলে এই শ্লোকে যারা প্রকৃতি বা অপরা প্রকৃতি ছাড়াও যে আরেকটি চিন্ময় প্রকৃতি বা উৎকৃষ্ট প্রকৃতি বা পরা প্রকৃতি আছে তার কথা বলা হয়েছে আর এই পরা প্রকৃতি হলো যোগমায়া আর উক্ত অপরা শক্তিটি বা বহিরঙ্গা শক্তিটি হচ্ছে মহামায়া বা দেবী দুর্গা তাহলে আমরা ভগবদ্গীতার উক্ত সাত নং অধ্যায়ের চার এবং পাঁচ নং শ্লোকে স্পষ্টই বুঝতে পারলাম ভগবানের দুটি শক্তির কথা এবার চলুন তৃতীয় শক্তিটি জেনে নিই তটস্থা বা জীবশক্তি এবার চলুন জীবশক্তি বা তটস্থা শক্তি সম্পর্কে জেনে নিই প্রিয় দর্শকবৃন্দ আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে তটস্থা আবার কীরকম শক্তি তার উত্তর হচ্ছে এই যে যেমন আমরা বলি নদী তটে বা সমুদ্র তটে এখানে তট মানে কি তট মানে হচ্ছে কুল বা কিনারা বা ধার অর্থাৎ সরাসরি নদীর জলভাগও নয় আবার পুরোপুরি স্থলভাগও নয় এরকম মাঝামাঝি স্থান সেটি মূলত তট সেই তটে স্থিত যা তাই তটস্থ এবং এই তটস্থ থেকে তটস্থা এখন প্রশ্ন হচ্ছে জীবকে কেন তটস্থা শক্তি বলা হয় বলে আখ্যায়িত করা হলো তার কারণ হচ্ছে ভগবানের অংশ হওয়ায় এই জীব বা আত্মা জড় প্রকৃতিতে অস্থায়ীভাবে যেমন অবস্থানের পাশাপাশি পরা প্রকৃতি বা চিন্ময় প্রকৃতিতেও এ অস্থায়ী বা স্থায়ীভাবে অবস্থান করতে পারে অর্থাৎ উভয় প্রকৃতিতেই অবস্থান হেতু জীব শক্তি তটস্থা শক্তি নামে অভিহিত এই বিষয়ে আমরা যদি বৃহদারণ্য উপনিষদের চার চতুর্থ অধ্যায়ের তৃতীয় ব্রাহ্মণের নয় নং মন্ত্রটি খেয়াল করি তাহলে তা হয়তো বুঝতে পারব তস্য বা এতস্য পুরুষস্য দে এব স্থানে ভবত ইদঞ্চ পরলোক স্থানঞ্চ সন্ধং তৃতীয়ং স্বপ্ন স্থানং তস্মিন সন্ধে স্থানে তিষ্ঠন্যেতে উভয় স্থানে পশ্যতিদঞ্চ পরলোক স্থানচ এই পুরুষের অর্থাৎ জীবাত্মার দুইটি স্থান আছে ইহলোক ও পরলোক জাগ্রত ও সুশুক্তি জাগ্রত সুষুপ্তির যে সন্ধি রূপ সন্ধি স্থান এইটি হচ্ছে তৃতীয় তিনি জীবাত্মা সন্ধিরূপ তৃতীয় তিনি অর্থাৎ জীবাত্মা সন্ধিরূপ তৃতীয় স্থানে থাকিয়া জগৎরূপ পরলোক এবং সুষুপ্তিরূপ ইহলোক এই উভয় স্থানই অবলোকন করেন আমার মনে হয় প্রিয় দর্শকবৃন্দ সেই জন্যই বোধহয় জীবাত্মাকে তটস্থা শক্তি নামে উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী তার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের লীলার বিষ্ণু পরিচ্ছেদের একশো আট নং শ্লোকে স্পষ্টভাবেই তাই উল্লেখ করেছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের তত্ত্বস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ তাহলে এখানে বুঝতেই পারলাম যে শ্রীকৃষ্ণের এই যে জীব শক্তি তা মূলত তটস্থা শক্তি আর বাকি দুইটি হচ্ছে অন্তরঙ্গা ও বহিরঙ্গা মায়া শক্তি যোগমায়া শক্তি এবার চলুন বিভিন্ন অংশ তা সমূহ যে ভগবানের বিভিন্ন অংশ তা দেখে নিই শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থের ওই মধ্য লীলার বাইশ নং পরিচ্ছেদের আট থেকে নয় নং শ্লোকে এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন অর্থাৎ এই যে জীব যা ভবনের বিভিন্ন অংশ তা মূলত ভগবানেরই শক্তি এছাড়া আরও এক জায়গায় তিনি উল্লেখ করেছেন যেটা উল্লেখ আছে শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যলীলার ছয় নং পরিচ্ছেদ একশো তেষট্টি নং শ্লোক বলা হয়েছে গীতাশাস্ত্রে জীবরূপ শক্তি করে মানে হেন জীবে ভেতু করে ঈশ্বরের শনে অর্থাৎ গীতাশাস্ত্রে শক্তি বলে জীবকে বর্ণনা করা হয়েছে ঠিক এই কথাটি শ্রীমদ্ ভগবদ গীতার পনেরো অধ্যায়ের সাত নং শ্লোকে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ বলেছেন মময় বংশ জীবলোকে জীবভূত সনাতন অর্থাৎ এই সনাতন জীব সকল আমার ওই বিভিন্ন অংশ অনুবাদ এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে অর্থাৎ এখানে আত্মাকে ভগবান নিজেই তার অবিচ্ছেদ্য অংশ বলে স্পষ্ট উল্লেখ করেছেন সুতরাং উক্ত আলোচনা হতে আমরা এখন এটা সহজেই উপলব্ধি করতে পারি যে পরব্রহ্মের স্বাভাবিক তিনটি শক্তি প্রধান আর তা হলো অন্তরঙ্গা বা চিত শক্তি বা পরা প্রকৃতি বহিরঙ্গা বা মায়া শক্তি বা অপরা প্রকৃতি এবং তৃতীয় তটস্থা বা জীবশক্তি সর্বশক্তিমান পরব্রহ্মের উক্ত স্বাভাবিক তিন প্রকার শক্তির মধ্যে বহিরঙ্গা মায়াশক্তি হচ্ছেন দেবী দুর্গা যিনি এই জরা প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবীও এবার আলোচনা করা যাক দুর্গা বিষয়ে দুর্গা দুর্গা নামের উৎপত্তি বিষয়ে বলা হয়ে থাকে যে দুর্গম নামক কোনো অসুরকে বধ করায় দেবী দুর্গা নামে অভিহিতা এছাড়া এও বলা হয় যে এই কারাগার রূপ জরা জগতের বা দুর্গের দায়িত্ব যিনি পালন করেন তিনি দুর্গা নামে অভিহিতা তার ত্রিশূল রূপ ত্রিতাপ ক্লেশ দ্বারা ঈশ্বর বিমুখ জনগণকে বা অসুরকে তিনি এই কারাগার সদৃশ্য জগতে শাস্তি দান করেন তাকে ভগবানের ভক্ত ব্যতীত কেউ অতিক্রম করতে পারে না এই বিষয়ে পরব্রহ্ম শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের চোদ্দ নং শ্লোকে বলেছেন যে দৈবীহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া অর্থাৎ আমার এই গুণময়ী মায়াশক্তি কেউ অতিক্রম করতে পারে না প্রিয় দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই এবার জীবন ভগবত গীতায় উক্ত শ্লোকে মহামায়া দেবী দুর্গার উল্লেখ দেখতে পাচ্ছেন তারপরও গীতার উক্ত গুণময়ী মহামায়ায় যে দেবী দুর্গা বা কালী কিনা তা সবচেয়ে প্রামাণিক গ্রন্থ শ্রী চি চণ্ডী থেকে দেখিয়ে দিচ্ছি আমরা যদি শ্রী চণ্ডী গ্রন্থের এগারো নং অধ্যায়ের এগারো নং শ্লোকটি খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানেও ভগবত গীতার ন্যায় ঠিক একই কথা বলা হচ্ছে অর্থাৎ এখানে বলা হচ্ছে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে অর্থাৎ এই গুণময়ী মহামায়ায় যে প্রকৃতি স্বয়ং তাও সেতু উপনিষদের এই চার নং অধ্যায়ের দশ নং মন্ত্রে বলা হয়েছে মন্ত্রটি হলো মায়াং তু প্রকৃতি বিদ্যান মাইং তু মহেশ্বরম অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই যে মায়া বা গুণময়ী মায়া এই গুণময়ী মায়া হচ্ছে প্রকৃতি বা জরা প্রকৃতি তাহলে প্রিয় দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে ভগবদ্গীতায় জরা প্রকৃতি বা মায়াশক্তি দেবী দুর্গার স্পষ্টই উল্লেখ আছে এবং দেবী দুর্গা বা জরা প্রকৃতি যে ভগবানের নিয়ন্ত্রণাধীন তাও বলা হয়েছে দেখুন তার হাতে গরম প্রমাণ শ্রীমৎ ভগবদ্গীতার গীতার নবম অধ্যায়ের দশ নং শ্লোকে বলা হয়েছে যে ময়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে চরম অর্থাৎ এখানে স্পষ্টভাবে ভগবান বলছেন আমারই অধ্যক্ষতায় দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ভগবান বলছেন মহাধ্যক্ষণ আমার অধ্যক্ষতায় এই জরা প্রকৃতি বা এই দুর্গা শক্তি বা মায়া শক্তি পরিচালিত আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই দেবী দুর্গায় পূর্বলিখিত চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তির ছায়াস্বরূপা তাও বলা হয়েছে ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের চুয়াল্লিশ নং শ্লোকে বলা হয়েছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে বোজস্য ভুবনানি বিভর্তি দুর্গা অর্থাৎ চিৎশক্তির ছায়ার উপায় এই প্রাপঞ্চিক জগতের সৃষ্টি লয় সাধনকারিণী মায়া শক্তি হচ্ছে ভুবন পূজিতা দুর্গা এটি স্বয়ং ব্রহ্মার উক্তি এখানে স্পষ্টভাবেই সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিকে দেবী দুর্গা নামে অভিহিত করা হয়েছে বলা হয়েছে বিভর্তি দুর্গা সুতরাং ব্রহ্মসংহিতার উক্ত শ্লোকেও দুর্গাকে উল্লেখ করা হয়েছে শ্রী শ্রী চণ্ডীতেও অনুরূপ উক্তি দৃষ্ট হয় আপনাদের অবগতির জন্য তাও তুলে ধরলাম শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায় উনত্রিশ নং শ্লোকে বলা হয়েছে চা দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমস্তস্যই নম নমাহা অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টভাবে শ্রী শ্রী চণ্ডী দেবী দুর্গাকে বলছেন ছায়া রূপেণ সংস্থিতা আর ব্রহ্মসংহিতায় উক্ত পঞ্চম অধ্যায় চুয়াল্লিশ নং শ্লোকে বলা হয়েছে যে ছায়াবজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা সুতরাং তিনি যে ছায়া শক্তিরূপ অর্থাৎ চিৎ শক্তির যে ছায়াস্বরূপ তা ব্রহ্মসংহিতা ও শ্রী শ্রীচণ্ডীর উক্ত উদ্ধৃতি দ্বারা প্রমাণিত এবার শ্রীমদ্ ভগবদ গীতার আমরা যদি একাদশ অধ্যায়ের বত্রিশ নং শ্লোকটি খেয়াল করি সেখানে বলা হচ্ছে কালো অশ্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমার হতুম ইহ প্রবৃত্ত অর্থাৎ আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল বর্তমানে লোক সংহার করিতে প্রবৃত্ত হইয়াছি গীতায় উক্ত সংহারকারী যে শক্তিটি এই শক্তি যে মুন্ডক উপনিষদের শক্তি কালী তা মুন্ডক উপনিষদের প্রথম মুন্ডকের দ্বিতীয় খণ্ডের চার নং মন্ত্রটি পাঠ করলেই বোঝা যায় মন্ত্রটি হচ্ছে কালী করালি চ মনোজবা চ সুলহিতা যা চ সুধুম্রবর্ণা স্ফুলিঙ্গিনী বিশ্বরুচি চ দেবী লেলায়মানা ইতি সপ্ত জিব্বাহা অর্থাৎ মন্ত্রটিতে কাল শক্তিকে কালী করালি মনোজবা সুলহিতা সুধুম্র বর্ণা স্ফুলিঙ্গিনী বিশ্বরুচি ও মানা এই ষাটটি বিশেষণে বিশেষায়িত করা হয়েছে ভগবদ্গীতার উক্ত কালশক্তিকে থর্ববেদের উনিশ নং অধ্যায়ের চুয়ান্ন নং সূক্তের পাঁচ নং মন্ত্রেও উল্লেখ করা বলা হয়েছে যে কাল স ইয়তে পরম নু দেবহ অর্থাৎ কালই নিখিল ভুবনকে অভিব্যক্ত করিতেছে একই অথর্ববেদের উনিশ নং অধ্যায়ের তিপন্ন নং সূক্তের তিন নং মন্ত্রে আরও বলা হয়েছে পূর্ণ কুম্ভ অধিকাল অহিতস্তং বৈ পশ্যাম বহুদানুসন্ত অর্থাৎ কাল পূর্ব কুম্ভ বা নিখিল সৃষ্টিকালের উপর স্থাপিত তাহাকে আমরা বহু রূপ হইতে দেখি এবার আমরা যদি ঋগ্বেদের রাত্রি সূক্তটি দেখি যেখানে সূক্তটি শুরুই হয়েছে নিম্নোক্ত মন্ত্রটি দিয়ে আর তা হচ্ছে আ রাত্রি পার্থী বংরজ এরপরও তিন নং মন্ত্রে বলা হচ্ছে রাত্রিং প্রপদ্যে জননীং সর্বভূত নিবেশনীম ভদ্রাং ভগবতীং কৃষ্ণাং বিশ্বস্য ভগবত নিশাম অর্থাৎ এখানে কালীকে রাত্রি বা ভগবতী তথা জগৎজননী বলে আখ্যায়িত করা হচ্ছে এবং এখানে যে ভগবতী বা রূপ উল্লেখ করা হয়েছে তাতেই প্রমাণ হয় যে দেবী দুর্গা হচ্ছেন ভগবতী ভগবান বলা হয় পুরুষবাচক হিসেবে আর ভগবতী বলা হয় স্ত্রীবাচক হিসেবে যেহেতু ভগবান নিজেই পুরুষ নিজেই স্ত্রী হতে পারেন সেহেতু তাকে ভগবতী বলে আখ্যায়িত করাটা নিঃসন্দেহে অযৌক্তিক বা শাস্ত্র বিরুদ্ধ কাজ নয় আবার এই ঋগ্বেদের উক্ত সূক্তের বারো নং মন্ত্রে কালীকে বা রাত্রি দেবীকে ভগবতীকে জগৎ জননীকে স্পষ্ট রূপে দুর্গা শব্দে আখ্যায়িত করা হচ্ছে দেখুন তার হাতে গরম প্রমাণ অর্থাৎ ঋগ্বেদের রাত্রি সূক্তের বারো নং মন্ত্রে বলা হচ্ছে দুর্গাং দেবী স্মরণ মহং প্রপদ্যে সুতরসী তরসে নম বলছে এখানে সুতরসী তরসে নম অর্থাৎ মন্ত্রটিতে পরমেশ্বরের শক্তি বা বহিরঙ্গা শক্তিকে দুর্গা দেবী বলে সম্বোধন করে স্মরণ গ্রহণের কথা বলা হচ্ছে ঠিক একই কথা কৃষ্ণ যজুর্বেদ অন্তর্গত তৈত্তিরীয় আরণ্যকে দশ নং অধ্যায় দুই নং উদ্ধৃতিতেও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তাং অগ্নি বর্ণাং তপসা বৈরচনিং কর্ম কর্মফলে সুজুষ্টাম দুর্গাং দেবী শরণম অহং প্রপদে সুতরসি তরসে নম তাহলে প্রিয় দর্শকবৃন্দ বেদ গীতা উপনিষদ পুরাণ ব্রহ্মসংহিতা সহ বহু শাস্ত্র গ্রন্থেই যখন বিশেষ করে ভগবদ্গীতার গীতার বা ভগবদ্গীতায় গীতায় দুর্গা দেবীর উল্লেখ করা হচ্ছে তখন মূর্খ কপট মিথ্যাচারী ও ভণ্ড অল্পজ্ঞ ধর্মপ্রচারক রাধা রুহুল গীতায় দুর্গা দেবীকে খুঁজেই নাকি পাচ্ছেন না কতটা হাস্যকর তার বক্তব্য হচ্ছে গীতায় দুর্গা শব্দটির উল্লেখ নেই কোনো ব্যক্তির নাম না উল্লেখ করে যদি তাকেই কোনো উদ্দেশ্য করে কিছু বলা হয় তাহলে কি সেই ব্যক্তির অস্তিত্ব বিলীন হয় হয় না তেমন ভগবদ্গীতায় যদি সরাসরি দুর্গা নামের উল্লেখ নাও থাকে তাতে বা কি আসে যায় মায়াশক্তি প্রকৃতি লোকক্ষয়কারী কাল প্রভৃতি শব্দ ব্যবহার করে সেই দুর্গা কালীকেই যে নির্দেশ করা হয়েছে তা ভগবদ্গীতায় আমরা দেখতে পাই তাহলে ব্রাদার রাহুল এখন আপনি কি বলবেন এবার ব্রাদার রাহুল আপনাকে বলছি ধরুন আপনার পিতার নাম মির্জাফর আর আপনি আপনার পিতাকে আব্বা বলে ডাকেন কিন্তু তার নাম ধরে অর্থাৎ মির্জাফর বলে ডাকেন না তাহলে কি মির্জাফর নামক উক্ত ব্যক্তিটি আপনার পিতা হবেন না জবাব দিবেন ঠিক তেমন ওই গীতায় দুর্গা শব্দটি না থাকলেও মায়া প্রকৃতি শক্তি লোকক্ষয়কারী কাল শক্তি প্রভৃতি শব্দ ব্যবহার করে সেই দুর্গা বা কালীকে নির্দেশ করা হয়েছে ভগবদ্গীতায় প্রিয় দর্শকবৃন্দ এবার চলুন মহাভারত থেকে আপনাদেরকে সারপ্রাইজ স্বরূপ কিছু প্রমাণ দিই প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে ভগবদ্গীতা মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত কিছু অধ্যায় আর খোদ সেই মহাভারতের বিশ্ব পর্বেই দুর্গা শব্দের উল্লেখপূর্বক শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন কর্তৃক রয়েছে দুর্গা স্তুতিও দেখে নিন প্রিয় দর্শকবৃন্দ আর কাঠমোল্লার দলেরা আপনারা যদি মহাভারতের বিশ্বভাবের তেইশ নং অধ্যায়ের দুই নং শ্লোকটি বা শ্লোকাংশটি খেয়াল করেন তাহলে দেখবেন সেখানে বলা হচ্ছে অর্জুনের হিতের নিমিত্ত ভগবত গীতার শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে শত্রুগণের পরাজয়ের জন্য দুর্গা স্তব পাঠ করতে বলছেন বা বলেন শ্লোকটি হচ্ছে পরাজয়ায় শত্রুনাং দুর্গা স্তোত্রম উদিরায় মহাভারত বিশ্বপর্ব তেইশ নম্বর অধ্যায় দুই নং শ্লোক অর্থাৎ শত্রুগণের পরাজয়ের জন্য দুর্গা স্তব করো অর্জুন বলে শ্রীকৃষ্ণ নিজেই নির্দেশ দিচ্ছেন অথচ ব্রাদার রাহুল বলছে নাকি গীতার কোথাও নাকি দুর্গা শব্দটিরও উল্লেখ নেই জি বিশ্ব এটাই গীতা তো দেখেন কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান যদি আপনি দেখাতে পারেন আপনি যা চাইবেন এক টাকা নয় দশ লক্ষ টাকা যদি চান দশ লক্ষ টাকা আপনাকে দিয়ে যাব কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান তো প্রিয় দর্শক বৃন্দ রথ হতে অবতরণ করে অর্জুন এবার কীতাঞ্জলি পুটে নতজানু হয়ে শ্রী শ্রী দুর্গা স্তুতি আরম্ভ করলেন এবং তা চলতে থাকলো এক নং শ্লোক থেকে ষোলো নং শ্লোক পর্যন্ত এর মধ্যে বহু শ্লোকেই দুর্গা কালী ভদ্রকালী মহাকালী ভগবতী প্রভৃতি নামের উল্লেখ দৃষ্ট হয় ডেসক্রিপশন বক্সে মহাভারতের বিশ্বপর্বের পিডিএফ লিঙ্ক দেওয়া হলো আপনারা চেক করে নিতে পারেন এমন হয় আর একটি শ্লোক আপনাদের সামনে তুলে ধরলাম যে শ্লোকে শুধুমাত্র দুর্গা শব্দের স্পষ্ট উল্লেখ আছে আর সেটি হচ্ছে মহাভারত বিশ্বপর্বের অন্তর্গত তেইশ নম্বর অধ্যায়ের দুই নং শ্লোক বলা হয়েছে ভগবতী দুর্গে মহাভারত বিশ্বপর্ব তেইশ নম্বর অধ্যায় দুই নং শ্লোক তারপরে দর্শকবৃন্দ যেখানে মহাভারতের বিশ্বপর্বেই দুর্গা শব্দের স্পষ্ট উল্লেখ আছে এবং যে বিশ্বপর্বেই ভগবত গীতার অবস্থান সেখানেই দেবী দুর্গা শব্দের উল্লেখ স্পষ্ট থাকাতে আলাদাভাবে গীতায় হুবহু দুর্গা শব্দের উল্লেখ নিষ্প্রয়োজন আর তাই মা শক্তি প্রকৃতি কাল শক্তি প্রভৃতি শব্দে উল্লেখ করা হয়েছে মা শক্তি প্রকৃতি কাল শক্তি প্রভৃতি দুর্গা শব্দের সমর্থক শব্দ উল্লেখ থাকাতে গীতায় দেবী দুর্গার অস্তিত্ব প্রমাণিত এই সকল উদ্ধৃতি উল্লেখের পর আর কেউ বলবেন যে ভগবত গীতার কোথাও দুর্গার উল্লেখ নেই সুতরাং ব্রাদার রাহুলের নিকট মৎস্যবতার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটির মাধ্যমে তার চ্যালেঞ্জের উপযুক্ত জবাব দেওয়া হলো এবার ব্রাদার রুহুলকে তার ওয়াদা অনুসারে দশ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য আমার এই বিকাশ নাম্বারে zero one double eight nine three seven eight two six eight এই নাম্বারে যোগাযোগ করার জন্য এবং এই বিষয়ে ভিডিওটি ডিলেট করার তাগিদ রইল সেই সাথে অনলাইনে এসে তাকে ক্ষমা চাওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ করা হলো পরিশেষে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওং শান্তিহি ওং শান্তিহি ওং শান্তিহি নমস্কার ধন্যবাদ সবাইকে